সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্যে থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে সবার চোখে একটি স্বপ্ন রান্নায় নিজের অসাধারণত্ব প্রমাণ করে সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন সাথে পনেরো লক্ষ টাকা এবং আরও অনেক সম্ভাবনা তবে কাজটা সহজ হবে না মোটেও কারণ প্রত্যেকেরই রয়েছে উজ্জ্বল সক্রিয়তা কেউই কারো চেয়ে কম নন এখানে শুধু রান্নায় শেষ কথা নয় সেটাকে অন্যের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করতে হবে পেরোতে হবে একের পর এক কঠিন চ্যালেঞ্জ তারই অংশ হিসেবে সেরা রাঁধুনি চোদ্দশো চব্বিশের মঞ্চে দ্বিতীয় চ্যালেঞ্জের মুখোমুখি আজ পনেরো প্রতিযোগী আজকের চ্যালেঞ্জ পার্লি খাওয়াও করা নিয়ে পার্লে খাওয়া চ্যালেঞ্জের জন্য গত পর্বে পনেরো জন প্রতিযোগীকে ভাগ করা হয়েছে পাঁচটি দলে আজ দলগুলো লড়বে একে অন্যের বিপক্ষে দেশের সবচেয়ে বড় আর most exciting cooking reality show সেরা রাঁধুনি চোদ্দশো চব্বিশে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি রুমানা মালিক মুনমুন সেরা রাঁধুনি চোদ্দশো চব্বিশের সেরা পনেরো আজ একে অপরের বিপক্ষে নামবে যে চ্যালেঞ্জে সেই চ্যালেঞ্জটি হচ্ছে এক ঝাঁক দুরন্ত বাচ্চাকে খাওয়ানোর পরীক্ষা আজ চ্যালেঞ্জের নাম পারলে খাওয়াও অধিকাংশ বাচ্চাদের বাবা মায়ের কাছে বাচ্চাদের খাওয়ানোর চেয়ে বড় চ্যালেঞ্জ আর নেই বাচ্চারা কি করলে নিজের আগ্রহ থেকে খাবে সেটারই একটা সমাধান বের করার চেষ্টা করবে আজকে আমাদের প্রতিযোগীরা দর্শক আজকে আমাদের প্রতিযোগীদের পরীক্ষা নেওয়ার জন্য আমাদের সাথে আছে স্কলার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আর এখন আমি কথা বলবো সেই স্কুলের অ্যাসিস্ট্যান্ট কোর্স কোঅর্ডিনেটর ইশরত ফাহমিদার সাথে স্বাগতম কেমন আছেন খুব ভালো আছি বাচ্চাদের সহ আসতে পেরে সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি বাচ্চাদের খাওয়ানো মা বাবার জন্য একটা বড় টেনশন তো এই ব্যাপারে বাচ্চারা শুধু না বাচ্চাদের বাবা মায়ের জন্য আপনার পরামর্শ কি প্যারেন্টসদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে পারি সেটা হলো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে as because I am also parent healthy food বাচ্চাদের প্রোভাইড করতে হবে আর বাচ্চারা এখনকার বাচ্চারা খেলার জায়গা পাচ্ছে না হ্যাঁ যত বাচ্চারা যত বেশি খেলবে তারা ফর এনার্জি গেইনিং তাদের ফুড খেতেই হবে আর healthy food is very necessary আমাদের প্রতিযোগীদের কাছ থেকে এক্সপেকটেশনস কি এখন অপেক্ষা করছি আমাদের সেরা রাঁধুনিরা আমাদের বাচ্চাদের কি চমক বা কি উপহার দেন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক চলুন এখন যাওয়া যাক আমাদের মহা মঞ্চে চলুন দেখে নেই আমাদের প্রতিযোগীরা কেমন প্রস্তুতি নিয়েছেন এই চ্যালেঞ্জের জন্য দর্শক মহামঞ্চে আপনাদের স্বাগতম এখন আমরা আমন্ত্রণ জানাবো আমাদের সেরা রাঁধুনি চোদ্দশো চব্বিশের সেরা পনেরোকে let's welcome our top fifteen contestants স্বাগতম আরো একবার মহামঞ্চে এই প্রথম আপনাদের গ্রুপ টাস্ক তো কিভাবে আপনারা ডিসিশন নিয়েছেন কি তৈরি করবেন কিভাবে আগাবেন একটু জানতে চাই let me start with team A তিনজন মিলে আলোচনা করেছি যেটা বেটার লেগেছে দেন আমরা ওটা চুজ করেছি কোনো রকম না কোনো প্রবলেম হয়নি প্রবলেম হয়নি তিনজন খুবই ভালো বাহ আগে আগে কিন্তু উনি প্রশংসা করে দিয়েছেন টিম হ্যাঁ। বি আমরা সেক্টর আলাদা করে নিয়েছি ওই সেক্টরে আমি এই সেক্টরে ও এই সেক্টরে তো এভাবে করে এগিয়ে যেতে চাচ্ছি তো দেখা যাক আর কি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব sounds good to me good luck thank you team D কি করব আমরা একটা প্ল্যান করে নিয়েছি কয়েকটা থিম রেখেছি আগে দেখা যাক যদি আমরা সুযোগ পাই যেটা বেস্ট মনে হবে যেটা টাইমে হবে আমরা ওইটাই দেব আর আই হোপ গুড হবে ভালো হবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে ফার্স্ট টিম ওয়ার্ক এবং আপনাদের মধ্যে যে বন্ডিংটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে ওটাই আপনারা কাজে লাগাচ্ছেন আই হোপ যখন আপনাদের চ্যালেঞ্জের টাইমটা শুরু হবে তখনও একজন আরেকজনকে প্রপারলি কোঅপারেট করবেন because it's a team work ready সবাই ওকে চ্যালেঞ্জ শুরু করার আগে যে তিনজন মানুষ ছাড়া এই মহামঞ্চ সম্পূর্ণ হবে না তাদেরকে এবার অনুরোধ করব মঞ্চে আসার জন্য আমাদের সম্মানিত তিন বিচারক culinary expert Kalpana Rahman chef Shubhabrata Maitra এবং আমাদের প্রিয় অভিনয় শিল্পী চিত্রনায়িকা পূর্ণিমা লেটস ওয়েলকাম দ্য মঞ্চে সুযোগ বারবার আসবে না সুযোগ আসবে একবারই মঞ্চ কখনো প্রস্তুত থাকে না প্রস্তুত করে নিতে হয় তবে কোনো সাফল্যের পথ চলার শেষ নয় বরং সেখান থেকে স্বপ্ন সত্যি করার লড়াই শুরু মঞ্চ আজকে একটু টেনশন থেকে সরে গিয়ে একটু আনন্দময় করে তোলার আমরা চেষ্টা করেছি কারণ আমাদের আজকের চ্যালেঞ্জ হচ্ছে kid special and it's titled as পারলে খাওয়াও তো যে কারণে এরকম একটা টাইটেল দেয়া হয়েছে সেটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আমাদের সম্মানিত বিচারকের কাছ থেকে আমি শেফ এবং কল্পনা আপাকে অনুরোধ করছি আরও একবার আমাদের চ্যালেঞ্জ সম্পর্কে বলতেন আমরা এইবারে যেটা মানে প্রত্যেকবারে যেটা ফেস করি আমি আগের আগের এপিসোডেও বলেছি যেটা সেটা হচ্ছে যখনই যেখানে যাই সেখানে আমরা দেখেছি যে সবচেয়ে মুশকিল হচ্ছে ডিফিকাল্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে খাওয়ানো এবং হাফ অফ দ্য টাইম বাবা মাদের বাচ্চাদেরকে খাওয়ানোর পেছনে দৌড়াতেই লেগে যায় তো it's a difficult task actually so সেটাই হচ্ছে আজকে আমাদের টাস্ক যেটা নাম হচ্ছে পারলে বাচ্চাদের খাইয়ে দেখাও তো পারলে খাওয়াও ওকে সারাদিন দৌড়াদৌড়ি করতে করতে অনেক এনার্জি নষ্ট হয়ে যায় সেই বাচ্চাদেরকে তোমরা আজকে কিভাবে খাওয়াবে সেটাই আমরা আজকে দেখব আর পূর্ণিমাপু আপনার কাছে জানতে চাইবো আমরা জানি যে আপনার একটা কিউ ডটার আছে উমাইজা নাম তো তার জন্য আপনার কতখানি এফর্ট বা সময় দিতে হয় খাওয়ানোর জন্য মানে মনে পড়ে গেল অনেক অনেক এফোর্ট দিতে হয় কারণ ও খেতে চায় না নর্মালি আর ওর একটা অভ্যাস আছে আমার মতোই বলতে গেলে খুবই ফুডে খুবই ভ্যারাইটি পছন্দ আচ্ছা এক টাইপের ফুড খেতেই চায় না মানে আমি যদি ডেইলি ওকে ডিম পোচ দিচ্ছি দেখা গেলো ওটা খাবে না ডিমটাকে অনেকভাবে এক এক দিন এক এক রকম করে বা পরোটার মধ্যে পিৎজা পরোটা বানিয়ে বা অনেক কিছু বানিয়ে ওকে খাওয়াতে হয় খুবই ভ্যারিয়েশন চায় সে আরেকটা হচ্ছে ওর তেল বেশি হলে এটা হলে সেটা হলে একদমই খেতে চায় না তো খুব কষ্ট হয় ওকে খাওয়ানো তো আমরা আমাদের চ্যালেঞ্জ সম্পর্কে বুঝে নিয়েছি কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর চেয়ে নেই শেফ আমাদের এই চ্যালেঞ্জের জন্য যেহেতু এটা টিম ওয়াইজ হবে টিমের একজন দলনেতা থাকা কি প্রয়োজন না তিনজনের টিম মেম্বার থেকে একজন হওয়া উচিত যে গ্রুপ লিডার হবে এবং সেই মেইন গ্রুপটাকে স্টিয়ার করবে এবং চালনা করবে সেটা তো খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপের ওয়ার্কের জন্য ওকে তাহলে তার জন্য আমরা আমাদের টিমদেরকে দু মিনিট দিতেই পারি একটু তারা ভেবে নিতে পারে আপনাদেরকে একটু সময় দিচ্ছি প্রত্যেকটি টিম আপনাদের দলনেতা যিনি হবেন সেটি ডিসাইড করে আমাদেরকে একটু জানান প্লিজ কন্টেস্টেন্টস আপনাদের দুই মিনিট শেষ হয়েছে প্লিজ আপনাদের কুকিং স্টেশনে ফেরত চলে আসুন ওকে আমাদের টিম এ হচ্ছে বাম পাশে কে team leader Sharmin Akter team A team leader okay team B আমার ডান পাশে কে এখানে পলি হচ্ছেন টিম বি এর team leader team C Nazia হচ্ছেন টিম সি এর টিম লিডার এবং টিম ডি সাবরিনা খান সাবরিনা হচ্ছেন টিম ডি এর শেষ team team E Farhana Farhana okay আমরা আমাদের পাঁচটি দলের টিম লিডারদের সাথে পরিচিত হলাম এখন দ্বিতীয় প্রশ্ন আপনারা কতটুকু সময় পাচ্ছেন এই চ্যালেঞ্জের জন্য কল্পনাপা বাজার করার জন্য মানে সব কিছু আনার জন্য পাবে তোমরা পনেরো মিনিট আর সব রান্নাটা করতে পারবে পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে তোমাদের ডিশ মানে ডেকোরেশন প্লাস রান্না সব কিছু এই ৪৫ মিনিটের মধ্যে শেষ করতে হবে বাজার করতে যেতে শুধু গ্রুপ লিডারই পারবেন ফিফটিন মিনিটস অ্যান্ড গ্রুপ লিডারই যেতে পারবেন ওকে তাহলে আমরা আমাদের চ্যালেঞ্জ সম্পর্কে জেনেছি চ্যালেঞ্জের রিকোয়ারমেন্টস সম্পর্কে জেনেছি আমরা কি চ্যালেঞ্জ শুরু করে দিব একটা কথা মাঝখানে প্লিজ <laughs> সেটা হচ্ছে যেহেতু গ্রুপ লিডারের মধ্যে আপনার হইতে যাচ্ছেন চিন্তা করে অবশ্যই আপনাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবেন আর আগের এপিসোডের মতন এই এপিসোডের নো মোর এক্সকিউজেস এটা আনতে পারেনি ওটা ছিল না ওটা কমে গেছে এরকম যেন না হয় বারবার মনে করে দেয়া হচ্ছে প্রথম চ্যালেঞ্জের ভুলগুলো যেন দ্বিতীয় চ্যালেঞ্জে না হয় তাই একটু প্ল্যানিং করে নিই তারপরে আমরা কাজে চলে যাব যে প্রশ্নটি করেছিলাম চ্যালেঞ্জের জন্য আপনারা সবাই রেডি তো ঠিক আছে চ্যালেঞ্জ শুরু করছি তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে রাধুনী চোদ্দশো চব্বিশে আজকের এই স্পেশাল এপিসোডের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি স্কলার স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থীদের এবং আমাদের প্রতিযোগীদের এই শিক্ষার্থীদের খাওয়াতে হবে আম শিওর আমাদের প্রতিযোগীরা সেটা করতে পারবেন অল রাইট দেন জাজ is anything else more danger zone oops yes so এখানে যারা দ্য লোয়েস্ট স্কোরার হবেন they will go to the danger zone এবং সেখান থেকে দুজন আজকে এলিমিনেট হয়ে যাবেন so please be very careful আমরা এখন আমাদের প্রথম সময় যেটি পনেরো মিনিট দলনেতাদেরকে দেব প্যান্ট্রি থেকে গিয়ে আপনাদের প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে আসার জন্য Your টাইম স্টার্টস নাও আপনারা চলে এসেছেন আপনারা গিয়ে হেল্প করতে পারেন লিডার্সরা আশা করি আপনারা যে লিস্ট নিয়ে গিয়েছিলেন সব কিছু পেয়েছেন ওকে জাজেস we can start the challenge now আপনাদের নির্ধারিত ফোর্টি ফাইভ মিনিটস শুরু হচ্ছে এখন যতটা দরকার অতটাই বানিয়ে ডোন্ট ওয়েস্ট টাইম হ্যাঁ যতটা দরকার ওইটুকুনি বানাবে ডু নট মেক এক্সট্রা বারবার একই কথা বলছি এটা কি বানাচ্ছেন এতগুলো কেন ব্যাটার ইটস বার্নিং কি করছো white sauce tomato sauce white sauce কাটল হয়ে গেছে just thirty minutes more you have যতটুকুনি দরকার অতটুকুনি বানান এবং তাড়াতাড়ি করে নিজেকে ওয়াইন্ড আপ করা শুরু করুন ম্যাম আমি বিট দিয়ে প্যানকেক করতে চাইছিলাম কিন্তু আটাই আনতে ভুলে গেছি তখন এটা কী হচ্ছে ম্যাম এটা মেয়ানেস হচ্ছে এটা আমি চিকেনটা ইয়ে করছি এই দুইটা মিলে আমি একটা বার্গার মিনি বার্গার করবো তোমাদের টিম লিডার তুমি জি ম্যাম কী বানাচ্ছ fish burger crunchy chicken pancake fruit pan pancake participant আর মাত্র হাতে আছে বিশ মিনিট লাস্টের পাঁচ মিনিট ছ মিনিট যেটা আছে তার মধ্যে don't lose your temper don't lose the flow also একটু কুল ডাউন হয়ে ঠিকঠাক করে গাছটাকে শেষ করো যারা কমপ্লিট করে ফেলেছেন ভেরি গুড যারা এখনো করেননি প্লিজ মনে হয় আর বেশি সময় নেই আপনাদের অন্য কিছু নিয়ে ভাবার প্রেজেন্টেশনটা কমপ্লিট করুন আর এক মিনিট বাকি আছে দ্রুত কাউন্টডাউন শুরু করছি ten nine eight seven six five station থেকে এক স্টেপ দূরে দাঁড়ান আরও একটি চ্যালেঞ্জ আপনারা নির্ধারিত সময়ের মধ্যে কমপ্লিট করেছেন ভেরি গুড দর্শক এখন পালা আমাদের বিচারকদের এই ফুড টেস্ট করা আর হ্যাঁ আমাদের তো আজকে স্পেশাল গেস্টও আছেন তো সেই অতিথিদের নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি এই বিরতির পর কোথাও যাবেন না ফিরছি কিছুক্ষণের মধ্যে Yeah. রাধুনি চোদ্দশো চব্বিশে দেখতেই পাচ্ছেন আমার সাথে এখন এক ঝাঁক দুরন্ত বাচ্চারা আছে এবং তারা আজ এসেছে আমাদের এই পনেরো জন প্রতিযোগী পাঁচটি গ্রুপে হয়ে যে তৈরি করেছেন খাবারগুলো সেগুলো টেস্ট করতে জাজেস আমাদের অতিথিরা তো ready why don't we say hi to our জাজেস আর এই যে এখানে আপনাদের চার পাশে আছেন আমাদের পার্টিসিপেন্টসটা ওনাদেরকে একটু হাই বলি ফ্যান্টাস্টিক আমি জানি আপনারা অনেক ক্ষুধার্ত so why don't we do something আমরা যে যেখানে ইচ্ছা যে স্টেশনে যাওয়ার ইচ্ছা চলে যাই খাবারগুলো দেখি তারপর যেটা পছন্দ হয় ওটা নিয়ে নেই নিয়ে এই টেবিলে এসে আমরা খাবো ঠিক আছে কি এটা নাগেটস নাগেটস কেমন হয়েছে খুব ভালো তাহলে আপনি এনজয় করেন আপনার ফুড চকলেট ফালুদা হয় কি অনেক খুশি হয়েছো হ্যাঁ কেন কারণ chocolate is my favourite okay তাহলে তো খুবই ভালো কথা পছন্দের জিনিস একটা পাওয়া গেছে রাইট ওকে দেন এনজয় ইট আমার এখানে একজন আছেন Medha right everything is so yummy okay আমাদের আজকে এই স্পেশাল গেস্টদেরকে আমাদের কন্টেস্টেন্টসরা চমৎকার কিছু খাবার উপহার দিয়েছে এবং তাদের খুবই ভালো লেগেছে তো আমরা কি আমাদের এই কন্টেস্টেন্টসদেরকে একটা বড় করে থ্যাংক ইউ বলবো থ্যাংক ইউ দর্শক আমাদের সাথে আছে স্কলার স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টসরা আজকের এই স্পেশাল এপিসোড তাদের জন্যই ডেডিকেট করা এবং আমাদের চ্যালেঞ্জের নাম যেমনটি ছিল পারলে খাওয়া আমার তো মনে হয় আমাদের কনটেস্টেন্টসরা পেরেছেন খাওয়াতে অল রাইট সেটা আমরা জানতে পারবো আরও একটু পর তার আগে আমাদের এই ছোট্ট অতিথি যারা আছেন তাদের সাথে একটা ছবি হয়ে যাক আমাদের সবার ওকে একটু কাছে কাছে দাঁড়া থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য এখন আপনাদেরকে বিদায় জানাচ্ছি আমাদের আজকের চ্যালেঞ্জের জন্য যে অতিথিরা আমাদের সাথে যোগ দিয়েছিল তারা তো চলে গেছে কিন্তু কন্টেস্টেন্টসরা তো অপেক্ষা করছেন বিচারকদের তাদের তৈরি করা খাবারগুলো পছন্দ হয়েছে কিনা সেটা জানার জন্য কিন্তু সেটা জানার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে নিচ্ছে আরো একটা বিরতি আমাদের সাথেই থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে সেরা রাঁধুনি চোদ্দশো চব্বিশের আজকের চ্যালেঞ্জ পার্লে খাওয়াওয়ের পারফরমেন্স এপিসোড নিয়ে বিরতিতে যাওয়ার আগে আমাদের সাথে যে বাচ্চারা ছিল তারা আমাদের প্রতিযোগীদের তৈরি করা ফুড টেস্ট করে গেছে এবার জানার পালা বিচারকদের মতামত contestants আর you all ready yes okay and we চোখ দিয়ে দেখে তারপরে আমরা খাই সেটা কিন্তু বাচ্চারা আরো বেশি হবে most important part second is presentation of this could have been much more better simple একটা গ্লাসের মধ্যে যদি একটু লেয়ার করেও দিতে it could have been much more different আমার কাছে ভালো লেগেছে সব খাবার টেস্ট ভালো ছিল স্পেশালিটা চিজ সসেজ দিয়ে যেটা সুজিটা ভালো হয়নি তো আপনাদের টিম ওয়ার্কটা আরও একটু স্ট্রং করতে হবে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে Well done, আমাদের নেক্সট টিম টিম বি যেখানে আছে পলি মাহফুজ এবং হৃদয় দলনেতাকে অনুরোধ করব দৃষ্টি নিয়ে সামনে আসার জন্য কি কি বানি চিকেন মিনি পিৎজা তারপর ওটা হচ্ছে সবজি ছানার বল তারপর হচ্ছে মাঝখানে ওটা হচ্ছে ইয়ামি পাপায়া ললিপপ আর এটা হচ্ছে অরেঞ্জ কাপকেক আর এটা হচ্ছে মুচমুচে পাপড় উইথ সসেস আরো অনেক বেশি effort I was expecting half an hour into তিনজন মানে দেড় ঘন্টা আমরা কাঠি দিয়ে দিয়েছি ভালো কথা কাঠিটা কিন্তু আমরা ইচ্ছা করলে একটু ফয়েল দিয়ে পেঁচিয়ে হ্যাঁ, দিতে কারণ এই কাঠিটা একটা বাচ্চাকে কিন্তু আঘাত করতে পারে হ্যাঁ স্পেশালি হচ্ছে যেটা বলে বলেছেন এটা ললিটা এটা খুবই মজার দুটো সুইট আইটেম রেখেছেন কাপকেকটার ডিজাইনটা অনেক সুন্দর হতে পারতো বাচ্চারা কাপকেকের প্রতি আকর্ষণ থাকে তো এটার জন্য আপনারা একটা উপরে টপিংস কোনো ক্রিম হ্যাঁ, কোনো কিছু কোনো ফ্রুটস দিতে পারতেন ভালো Thank you. Good. Well done, team B. এরপরে আসছে টিম সি যেখানে আছে নাজিয়া নিসা এবং শর্মিন আহমেদ নাজিয়া ফরহানা কি বানিয়েছেন আমরা চিকেনের একটা নাগেট করেছি চিকেন দিয়ে কাঁচা কলা দিয়ে একটা চিপস করেছি তো আমরা কিউই লেমন মালটা ওটা দিয়ে মিক্স ফ্রুট দিয়ে একটা জুস করেছি আমার কাছে আসলে প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে অল ওভার খুব ভালো হয়েছে থ্যাংক ইউ ম্যাম শুধুমাত্র এই নাগিস যেটা বানিয়েছো এখানে সল্ট পাপড়ির দিকে একটু খেয়াল রাখতে হবে আচ্ছা। আর নাগেটসটা আমরা যদি একটু কোনো ফিগার দিতাম তো এরপর থেকে খেয়াল অবশ্যই এটা মনে রাখবো ম্যাম অবশ্যই মনে রাখবো ও sorry it gives me feel কি আপনি গ্লাসটা না ধুয়ে নিয়েছেন না না না ধুয়েছি I don't think so because এখানে স্টিকার লাগানো আছে আচ্ছা, আপনি একটা স্টিকার ওয়ালা গ্লাস যেখানে যেমন করে কিনে আনেন সেইভাবে জল ভরে দিয়ে দিয়েছেন এরপর আসছে টিম ডি যেখানে আছে সাবরিনা তিশা এবং লিন্ডা সাবরিনা ইয়েস কি কি বানিয়েছো ফিশ বার্গার আচ্ছা fish burger with crunchy chicken okay আর হচ্ছে কিউই প্যানকেক আর একটা ফ্রুট চকলেট ফ্রুট ওটা ওইটা প্যানকেকটা কিভাবে করেছো বলো পুরো প্রসেসটা হুম আর ডিম দিয়েছি ময়দা দিয়েছি সুগার দিয়েছি চকলেট দিয়েছি ক্রাশ করে ওটাকে এটার সাথে মিশিয়ে নিয়েছি খামি নাও মনে আসছে now I was just looking at her জি কারণ বলবো কারণ বানিয়েছেও আপনার কাছে কোনো আইডিয়া নেই ওটা কি আছে যখন আপনি বলছিলেন এবং ভুল বললো সি স্টার্টেড নটিং হেড আমি ওই জন্য ওর দিকেই তাকিয়েছিলাম আপনি যখন বলছিলেন যে এখনই ও না মাথাটা নাড়বে and see actually not at head if you don't know fine এইভাবে ধরা খাওয়ার থেকে তো হাত তুলে দেওয়া ভালো ক্যাপসিকামের ভিতরে কেন ডিম দিয়েছো আমি আসলে একটা ফ্রুট অ্যাড করতে চাচ্ছিলাম সরি একটা sorry today I feel very nervous শুধু রান্না করলে চলবে না এই প্ল্যাটফর্মে এসে শুধু খুন্তি নাড়লে চলবে না আমাদের টিম পারফরমেন্স চ্যালেঞ্জের শেষ গ্রুপ টিম ই যেখানে আমাদের লাস্ট চ্যালেঞ্জের বেস্ট পারফর্মার ছিল দেখা যাক টিম ই e তাকে প্রপারলি ইউটিলাইজ করতে পেরেছেন কিনা আমাদের টিম ইতে e আছেন ফারহানা তমাল এবং পানি ফারহানাকে অনুরোধ করছি ডিশগুলো নিয়ে সামনে আসার জন্য ফারহানা কি বানিয়েছেন আপনি আমি করেছি ওরিও মিল্কশেক আর এটা হচ্ছে বিফ ভেজিটেবল ক্রিস্পি কর্ন আর ওটা হচ্ছে স্মাইলি পটেটো চিকেন লেয়ার আর এটা হচ্ছে নেক্সট ডেজার্ট যেটা করছি সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস ব্রাউনি অনেক তেল অনেক সরি অনেক তেল কেকটা ভালো হয়েছে কেকের উপরের যে লেয়ারটা চকলেটের লেয়ারটা আর ফ্রুটসের যে ব্যাপারটা মুখে লাগছে কেকটা খুব ভালো হয়েছে ওভারঅল ভালো cake was the only saviour from your side from your team side I would say কেকটা ভালো বাট এই দুটোর মধ্যে মানে একটা তো ইনফ্যাক্ট যে স্মাইলিটা করেছেন স্মাইলির মধ্যে একটা টমেটো কেচাপ দিন একটা হাসির জন্য সেটাও তো একটা personal touch this one fine it's like Oreo and cream blend. That's it. So, as a topper from the last round, we expect more from you. দর্শক আমাদের আজকের দ্বিতীয় চ্যালেঞ্জ যেটি ছিল দ্য পারফরমেন্স রাউন্ড শেষ বিচার কার্য শেষ এখন রেজাল্ট ঘোষণার পালা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকের এই গ্রুপ টাস্কের পর পাঁচটি গ্রুপের মধ্যে যে গ্রুপের স্কোর লোয়েস্ট তাদেরকে মুখোমুখি হতে হবে আরও একটি পরীক্ষার সেটি সম্পর্কে আমরা পরে বলছি তার আগে জেনে নেই সেই গ্রুপটিকে টিম সিতে আছেন নাজিয়া নিসা শারমিন আহমেদ আপনাদের টোটাল স্কোর দাঁড়াচ্ছে twenty four point seven five out of thirty looks quite good কিন্তু আমরা এখনো জানি না আপনাদের থেকে বাকি চারটি টিমের টোটাল স্কোর বেশি না কম টিম সি এর পরে টিম এ টিম এ তে আছেন শারমিন আক্তার জন্নাতুল এবং নীলম টোটাল স্কোর দাঁড়াচ্ছে টিম এর twenty one point five which means Team C আপনারা সেফ যাচ্ছে নেক্সট রাউন্ডে কংগ্রাচুলেশনস টিম ই আপনাদের তিনজনের মধ্যে পানি তমাল এবং ফারহানা হাবিব আপনারা খুব লাকি ছিলেন যে লাস্ট চ্যালেঞ্জের বেস্ট পারফর্মার আপনাদের টিমে দেখা যাক টিম এর তুলনায় আপনাদের স্কোর বেশি না কম Total score, please. Whoa! It's a tie. 21.5. Team AO পেয়েছে 21.5. Team EO পেয়েছে 21.5. তাহলে তার কথা নেই you are going through to the next round Well done. তো আমার বা পাশের তিনটি টিম বলতে পারি তিনটি তরি পৌঁছে গেছে তাদের গন্তব্যে নেক্সট চ্যালেঞ্জের জন্য কিন্তু পাশে দুই দল এখনো অপেক্ষা করছে team B and team C team D যেখানে আছেন সাবরিনা তিশা এবং লিন্ডা টোটাল স্কোর দাঁড়াচ্ছে সিক্সটিন পয়েন্ট সেভেন ফাইভ এখন সিক্সটিন পয়েন্ট সেভেন ফাইভকে ধরেই আমাকে আমাদের টিম বি এর স্কোরটা নির্ধারণ করে বলতে হবে is it less than sixteen point seven five যদি তাই হয় তাহলে আজকে টিম বি আপনারা চলে যাবেন ডেঞ্জার জোনে টিম বিকে লিড করেছেন পলি এবং ইন্ডিভিজুয়াল স্কোরস আমাদের বিচারকের কাছ থেকে শেফ দিয়েছেন five point seven five out of ten not good team B next Kalpana Rahman seven out of ten একটু আশার আলো দেখা যাচ্ছে কিন্তু আমাদের তৃতীয় বিচারক যদি যথেষ্ট মার্কস আপনাদেরকে না দেন তাহলে হয়তো আজকে আপনারা যাচ্ছেন ডেঞ্জার জোনে লেটস ফাইন্ড আউট বিচারক পূর্ণিমা কত দিয়েছেন 7.25 and your total score is 20 out of 30. Congratulations, Team B. নয় টিম বি কনগ্রাচুলেশনস আমি একটু কথা বলতে চাই টিম ডি এর সাথে সাবরিনা তিশা লিন্ডা আজকে আপনারা ডেঞ্জার জোনে একটা কথা আছে দশের লাটি একের পূজা আমার গ্রুপ দুই মেম্বারের আমাকে অ্যাফার্ট দিতে পারেনি ওনারা আমি যেভাবে ওনাদের কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম যেভাবে চাচ্ছিলাম আসলে ওনারা দুজনে একজনও ওরকম দেননি আজকে থিমটা একটু অন্যরকম ছিল যে পারলে খাওয়া বাচ্চারা যেগুলো খেতে না চায় ওই চিন্তা করে আমি সব রকমের ভেজিটেবল ফিশ চিকেন সব কিছুই রাখলাম জাজরাও অনেক পছন্দ করলেন খাবারে শুধু একটা খাবার একটু লবণ কম ছিল সেটা জাজরা বললেন আল্লাহর কাছে অশেষ অশেষ রহমত যে আমরা আজকের এই এই চ্যালেঞ্জে আমরা হাই স্কোর আমি একটু জানতে চাচ্ছি আমার জাজেসদের কাছ থেকে is there any way they can save themselves or anything elimination রাউন্ডে we have given a power to somebody. You have the power to save one person and she stays back এবং বাকি দুজন চলে যাবে আপনাকে যে কোনো তিনজনের মধ্যে যে কোনো একজনকে আপনি সেভ করতে পারেন আমি পাওয়ারটা ইউজ করতে চাচ্ছি না আপনি পাওয়ার ইউজ করতে চাচ্ছেন না না আরেকবার ভেবে দেখুন ওরা তিনজনই আমার অনেক ভালো ফ্রেন্ড আমি চাই না ওদেরকে এভাবে হারাতে তাহলে ওদেরকে নিজেদেরকেই লড়াই করতে হবে দেখা যাক কে জয়ী হতে পারে একজন জয়ী হবে আর দুজন ঝরে যাবে বুঝতে পারছেন আমাদের সামনে এখন তিশা লিন্ডা এবং সাবরিনা আপনাদেরকে আমাদের আগামী পর্বে অগ্নি পরীক্ষায় লড়তে হবে দর্শক আমাদের আজকের যে চ্যালেঞ্জটি ছিল পারলে খাওয়া বাচ্চাদেরকে খাওয়ানোর অসাধ্য সাধনটি করেছেন আমাদের কয়েকজন কন্টেস্ট্যান্টস তবে এই পাঁচটি দলের মধ্যে একটি দল এখন লড়বেন নিজেদেরকে বাঁচানোর জন্য আগামী পর্বে আমরা হাজির হয়ে যাব অগ্নি পরীক্ষা নিয়ে দেখব সেখান থেকে কোন একজন নিজের পথ সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারেন পরবর্তী চ্যালেঞ্জের জন্য আর কোন দুজন কন্টেস্ট্যান্টকে আমরা হারাবো সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন আগামী পর্ব অর্থাৎ আগামী শুক্রবার রাত নটায় মাছরাঙা টেলিভিশনের পর্দায় আমরা হাজির হয়ে যাব আপনারা আমাদের সাথে যোগ দিতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকুন শুভরাত্রি আমার মাঝে আমি